হ্যালো আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো সিপিএ মার্কেটিং ভিডিও ধারাবাহিকতায় আজকে আমাদের পঞ্চম নম্বর ক্লাস এই ক্লাসে আমরা দেখব কিভাবে আপনারা নেমচিপ থেকে ডোমেন বাই করবেন তো এটা নেমচিপ থেকে বা ডোমেন বাই করার জন্য সর্বপ্রথম আপনাদের একটা নতুন ব্রাউজার নিতে হবে ব্রাউজারে গিয়ে লিখতে হবে নেমচিপ ডট কম এটা লেখার পরে এই ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আপনাদেরকে এখানে সর্বপ্রথম সাইন আপ করতে হবে তো আমি সাইন আপ বাটনে ক্লিক করে আমার সাইন আপটা করে নিই আগে আমি যেভাবে কাজ করতেছি ঠিক সেমভাবে আপনারাও কাজ করবেন তাহলে আপনারা নেমচিপ থেকে ডোমেন বাই করতে পারবেন এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার তো ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড আছে আমাদের তো নেই তো সেক্ষেত্রে আমরা কিভাবে ডোমেনটা বাই করব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভিডিও শেষে আমি অবশ্যই আপনাদেরকে ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে পাবেন কোথায় পাবেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো সাইন আপে ক্লিক করার পরে আমাদের দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে এই যে ইউজার নেম ইউজার নেম দিতে হবে এটা অবশ্যই আপনাদেরকে ইউনিক করতে হবে ইউজার নেম তো আমি আমার একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি আচ্ছা আমি দিব অনু মা A and U M A আচ্ছা আমি ইউজার নেম দিলাম অনুমা আপনারা চেষ্টা করবেন একটা শর্ট ইউজার নেম দেওয়ার জন্য যাতে লগ করার সময় আপনাদের সহজে মনে থাকে তো ইউজার নেম দেওয়া শেষ হয়ে গেলে আপনাদেরকে দিতে হবে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিতে হবে এখানে আপনারা ক্যাপিটাল লেটার স্মল লেটার হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ইউজ স্ট্রং পাসওয়ার্ড আপনারা চাইলে এটাও দিতে পারেন এটা দিলে হচ্ছে আপনাদেরকে সাথে সাথে কপি করে নোটপ্যাডে রাখতে হবে তো আমি আমার এখানে মন মতো দিচ্ছি যেটা আমি সবসময় ইউজ করে থাকি পরবর্তী লগ সময় আমার খুব সুবিধা হবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিই আমি পাসওয়ার্ডটা দিয়ে নেই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তাহলে আপনারাও নেমচিপ থেকে ডোমেন পারচেস করতে পারবেন ঠিক আছে আমি চেষ্টা করছি একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য যাতে কেউ আমার এই অ্যাকাউন্টটাকে হ্যাক না করতে পারে ঠিক আছে আপনারাও চেষ্টা করবেন small letter capital letter number এবং সাইন এগুলো এই চারটির কম্বিনেশন করেই হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড দেওয়া হয় এবং আমি সেরকমই একটা পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনাদেরকে আপনার নামটা দিতে হবে আপনার ফার্স্ট নাম এবং লাস্ট নাম তো ফার্স্ট নাম হচ্ছে আমার শ্রীদাম লাস্ট নাম হচ্ছে চন্দ্র রায় আচ্ছা আমি চন্দ্রটাকে ফার্স্ট নেমে রেখে দিই শুধু রয়টাকে হচ্ছে ইয়েতে রেখি রাখি লাস্ট নামে রাখি এবং ইমেলটা আমার দেওয়াই আছে info Shrida of Gmail dot com আমি এই ইমেলে খুলব তো আমরা সব আরেকবার রিভিউ করে নিই ইউজার নেম পাসওয়ার্ড এবং ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু আমরা কন্টিনিউ করার আগে আরেকবার দেখে নেব দেখে নেওয়া হয়ে গেলে create an account and continue এই বাটনে ক্লিক করে দিবেন ক্লিক আচ্ছা, করে দেওয়ার পরে হচ্ছে আমাকে এরকম একটা ইয়েতে নিয়ে আসলো এখানে আমি সেভ করে দিব আমার পাসওয়ার্ডটি আমি সেভ করে দিব এখানে আমরা ড্যাশবোর্ডে আছি নেমচিপের ড্যাশবোর্ডে আছি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আমাকে হাই থ্যাংকস জানিয়েছে নেমচিপ তো এখান থেকে আমাদের আসতে হবে তিন নম্বর অপশনটা ঠিক আছে ডোমেন লিস্ট এই ডোমেন লিস্টে আমাদের আসতে হবে তো আমি ডোমেন লিস্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে একটা সার্চ অপশন খুঁজে পাবেন আপনি কোন ডোমেনটা আসলে চাচ্ছেন ওদের কাছ থেকে তো আমার আগে থেকেই হচ্ছে একটা ডোমেন নাম চুজ করা আছে আমি সেই ডোমেন নামটাই এখানে ব্যবহার করব আপনারা অবশ্যই একটা ভালো ডোমেন নেম চুজ করে রাখবেন তো আমি এখানে যে ডোমেনটা চুজ করে রেখেছি সেটা হচ্ছে A to Z overseas dot com আমি এই ডোমেনটা এখন বাই করব তো আমার লেখা হয়ে গেছে A to Z overseas dot com আমি এখানে সার্চ অপশনে ক্লিক করে দিলাম দেখি ডোমেনটা অ্যাভেলেবেল আছে কি না অবশ্যই থাকবে যেহেতু আমি আগে চেক করে নিয়েছি A to Z overseas dot com এই যে দেখতে পাচ্ছেন চেকমার্ক দেওয়া তার মানে এই ডোমেন নামটা হচ্ছে অ্যাভেলেবেল আছে তো আপনারা কি করবেন এখানে <clears throat> আপনারা চেষ্টা করবেন যে নতুন একটা জিমেলে হচ্ছে আপনার এই এমসি বেকান্ত খোলার তাহলে হচ্ছে আপনারা একটা কুপন কোড পাবেন এই যে কুপন কোডটা দেখতে পাচ্ছেন এই কুপন কোডটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট দুই ডলার ছাড় পাবেন ঠিক আছে তো আমি এটা হচ্ছে কপি করে নিচ্ছি যেহেতু আমি এটা ইউজ করব ঠিক আছে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম তারপরে হচ্ছে আমি একটু কাট করব seven point eight nine per years ঠিক আছে আর আমি যখন এই যে কুপন কোডটা ইউজ করব তখন হচ্ছে আমার ডলার কাটবে ফাইভ পয়েন্ট নাইন এইট আমি অ্যাড টু ক্লিক করে দিলাম আচ্ছা অ্যাড টু কার্ট হওয়ার পরে আমাদেরকে কোথায় যেতে হবে চেক আউটে যেতে হবে মানে আমি যে অ্যাড টু কার্ট করলাম সেটা আমাকে চেক আউট করতে হবে আমি চেক আউটে ক্লিক করে দিয়ে দিলাম চেক আউটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাকে শো করতেছে যে sub total sub total eight point one six cent মানে আট ডলার ষোলো সেন্ট আমার কাছ থেকে তারা চার্জ করবে তো আমি এখানে কি করব আমি যে ওই যে কুপন কোডটা কপি করে নিলাম সেটা দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করে দেই অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখেন এখানে আগে চেয়েছিল কত এইট পয়েন্ট ওয়ান সিক্স আর এখন চাচ্ছে কত সিক্স পয়েন্ট ওয়ান সিক্স তার মানে বুঝতে পারলেন যে আমার কাছ থেকে দুই ডলার কম নেওয়া হয়েছে এই এটা কিসের কারণে এটা আমি নতুন একটা অ্যাকাউন্ট করেছি যার কারণে আমার কাছ থেকে হচ্ছে দুই ডলার কম কাটলো নেমচিপ তো এখানে আমি কনফার্ম অর্ডার করে দিব এখন আমি বুঝতে পেরেছি যে সব টোটাল কত কাটা হবে আমার কাছ থেকে অ্যাকাউন্ট কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনাদেরকে অবশ্যই দিতে হবে সর্বপ্রথম দিতে হবে আপনাদেরকে কোম্পানি নেম কোম্পানি নেম হচ্ছে আমি আমার নামটাই দিয়ে দিই যেহেতু আমি নিজেই কোম্পানি হ্যাঁ আপনারা ঠিক সেম এইভাবেই দিবেন জব টাইটেল দিবেন অনার হ্যাঁ আপনি নিজেই জব টাইটেল দিবেন অনার দেওয়ার পরে হচ্ছে অ্যাড্রেস লাইন ওয়ান দিতে হবে সিটি দিতে হবে স্টেট দিতে হবে জিপ কোড দিতে হবে তো আমি আমার এখানে সেভ করা আছে আমি সেগুলোই দিয়ে নেই আপনার সব কিছু ভালোভাবে দেখে নেবেন ঠিকঠাক আছে কি না তারপর ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সর্বপ্রথম আপনাদের কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিতে হবে তো আমাদের বাংলাদেশ কান্ট্রি কোড হচ্ছে প্লাস ডাবল এইট জিরো তো আমি এটা দিয়ে নিচ্ছি দেওয়ার পরে হচ্ছে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো যেহেতু জিরো আছে জিরো বাদে বাকি সব ইয়েগুলো আমরা দিব আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম আচ্ছা পরেরটা হচ্ছে অপশনাল এটা আপনারা না দিলেও চলবে তো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে হ্যাঁ তারপরে হচ্ছে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন আপডেট দিয়ে নেবেন রেজিস্ট্রেশন কন্ট্রাক্ট আপনারা একটু ভালোভাবে চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কি না সব যদি ঠিকঠাক থাকে দেন আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো আমার সব ঠিকঠাক আছে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এবার আমাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে পেমেন্ট মেথড বলতে হচ্ছে মাস্টার কার্ড দিয়ে আপনারা করতে পারেন পেপাল দিয়ে পেপাল দিয়ে আপনারা করতে পারেন আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে পেপাল অ্যাভেলেবেল না তো আমরা মাস্টার কার্ড দিয়েই হচ্ছে আজকে ডোমেনটা পারচেস করব তো আমি আমার মাস্টার কার্ডের ডিটেলস দিয়ে দিই তো মাস্টার কার্ডের ডিটেলস অবশ্যই আমি স্কিপ রাখবো আমি এটা আপনাদেরকে দেখাবো না আমার ডিটেলস তো আমি আমার মাস্টার কার্ডটি অ্যাড করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউ হচ্ছে আমরা একটু অপেক্ষা করি একটু অপেক্ষা করে কন্টিনিউ হচ্ছে তো আমাদের সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের ডোমেনটা পারচেস করতে পারি ডোমেন পারচেস করার জন্য আমাদেরকে এখন ক্লিক করতে হবে পে নাউতি তো আমরা দেখতেছি আমাদের ইনফরমেশনগুলো ঠিকঠাক আছে কি না সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এখনই পে ক্লিক করে আমাদের ডোমেনটা আমরা পারচেস করে নেব তো পে ক্লিক করার পরে আমাদের অর্ডারটা প্রসেসিং হচ্ছে আমরা আরেকটু ওয়েট করি তো দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এমচিপ ডোমেনটা পারচেস করার জন্য তো হ্যাঁ বন্ধুরা আমাদের নেক্সট ক্লাস থাকবে হচ্ছে আপনারা কিভাবে একটা মাস্টার কার্ড পাবেন সেটা কিভাবে ব্যবহার করবেন তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা লাইক করে দিন একটা কমেন্ট করে দিন এবং নেক্সট ভিডিওটা যাতে আপনার মিস না হয়ে যায় সেই জন্য হচ্ছে আপনি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ঠিক আছে তো ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে